I О, чуваки сидят. Hello? please wait. Hello. This time white you? Uh, he is occupied. Oh, Как сказать, я вас слышу. Uh, Hello? <laughs> Hello. Hello, how are you? I'm fine. Hello, I am Jainal Abedin. Mr. Mamulul Haq is my student. okay, what's your name? Uh, I don't understand. you Sorry. Don't, you don't understand. okay, okay, no problem. Just listen and see my hand. Э, Okay. Я знаю только два слова. Okay, okay, okay, okay. А, окей. Mr. Mamun, my student. I am Ну, О, I am Understand. his team leader. э, I am leader. I am Team leader? I am team leader. your name? Joynal abedin abedin nickname. Name This is your name? Abedin. Abedin. Ah. Abedin. Abedin. Right, right. Abedin. Yeah, yeah, yeah, yeah. Okay. okay, your YouTube channel. YouTube channel. Promote. Uh. Your YouTube channel monetize শো ওলে ইয়ার ইউটিউব চ্যানেল মনিটাইজ আচ্ছা মামুন ভাই মামুন ভাই শুনতে পাচ্ছেন মামুন ভাই উনি ইংলিশ বুঝে না বুঝছেন এখন তারে বলেন যে ওইভাবে বলেন যে এখন আপনি তো দেখছেন আমার টিম লিডার আছে এবং আমি যে রিয়েল পার্সন আমি যে কাজ করতে পারি এগুলো তারে বুঝাইয়ে দেন সে কাজ দিয়ে দিবে বুঝতে পারছেন আমি কি বলছি আপনি স্যার ইংলিশে তো স্যার কম কথা বলতে পারি আমি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি স্যার হ্যাঁ, না উনারে বলেন উনারে বলেন যে চ্যাটে বলেন আচ্ছা বুঝছেন নি কারণ উনি তো কথা বলতে পারতেছে না hello Просто закрой. Hello okay Ilya А, я ничего не понимаю. আইলা আইলা А, да. স্যার সেন্টারটা কি বন্ধ করে দেব না না একটু রাইকা বলেন যে আপনি কি দেখছেন আমরা যে রিয়েল পার্সন হিসাবে কাজ করি আমরা রিয়েল কাজ করি এটা এখানে লেখেন আপনি কি দেখছেন we are real person so we are doing to real world oh. <laughs> you are so so oh yes uh, yeah. zero yeah yeah so so <laughs> you are from uh, belarus and eh, belarus nani Maul bhai ah da i from belarus belarus yeah yeah, yeah. Да. We, are real person, are you see? Я не учил, э, я не учил английский язык. English no. yeah, I mean, I see. no problem, no problem, no problem. Я знаю только русский, Russia. Yeah, we are doing we are doing job okay show us one more we are doing job perfectly uh, Ты мне можешь написать? Напиши right, right, yes? Yes. Или... А я Google Translator. Yeah, yeah, I see. Okay, you are chatting with Google Translator, okay? Uh, okay. Сейчас, one, one moment. You are chatting Здорово. Gu- Я тут Дениса. with Google Translator, Двадцать Mr. рублей. Mamun. Хорошо? О, нет. А. Ты знаешь английский? Нет? Okay, Koleslia. Okay. very in interesting. very interesting. Very interesting. ওই ও কাজ দিবে কিনা জিজ্ঞেস করে okay do you give mister Mamun to job কে কে আর কি সার্ভিস লাগবে স্যার সেটা জিজ্ঞেস করেন হ্যাঁ বুঝেন না বুঝেন ওনারা গুগল বলেন তারা মোবাইল চ্যাটিং তারা চ্যাটিং দেখান তারা চ্যাটিং দেখান হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, не, не, не надо. Не. Блядь. А, блядь. স্যার ওরা বলেছেন স্যার Ну, যে взял গুগল и сказал. setting করতে হবে। Ну ничего, зачем такое говорить? স্যার ওরা বলে দেন গুগল সেটিং করতে okay you are chatting in Instagram by Google Translator. Uh, oh, sure. Okay. Now close our meeting. Oh. Okay. Now close our meeting. Oh. Now meeting closed. Yeah. Так, сейчас, শিওর сейчас, секунду. One second, так. Э, Переводчик. তারা মোবাইল দেখান মোবাইল দেখান তারা মোবাইল দেখান Э, Now, now close meeting. Okay. আচ্ছা আপনি মিটিং করেন তার সাথে কিছুক্ষণ হ্যাঁ সে যতক্ষণ চায় আপনি তারা এভাবে আপনি আগে থেকে মিটিং অফ করেন না সে যতক্ষণ মিটিং করতে চায় মিটিং করো এভাবে করো ঠিক আছে আর মোবাইলে এভাবে মোবাইল দেখাই বলবেন একটা চ্যাট লেখবেন লেখে ওইভাবে দেখাইবেন এটা দেখো ঠিক আছে তাইলে হ্যাঁ দেখবো দেখা তারপরে এটা ট্রান্সলেটও আপনারে বুঝাইয়ে দিব বুঝছেন নি তারে বলেন হোয়াটসঅ্যাপ নাম্বার তার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আনা যায় কিনা WhatsApp number о, give me WhatsApp number are you WhatsApp number Да я ничего не понимаю. WhatsApp number are you send me আপনি গুগল আপনি তারা হোয়াটসঅ্যাপ Бля, নাম্বার что им দিয়ে দেন Yes. uh, please, your Instagram check. Please, your Instagram check. Бля, что тут глючит? Так. Что ты написал мне? You sent uh, me WhatsApp number. там есть. А, WhatsApp? А. Мне Вальбера надо нет, WhatsApp. А, WhatsApp now. WhatsApp now. Ну, надо установить. Э, Блин, окей, окей, окей, no problem, окей. Okay. WhatsApp. А У меня... এখন তারে দেন মামুন ভাই তারে দেন যে আপনি কি দেখছেন আমাদের আমরা যে রিয়েল এই বিষয়টা আপনি